চোখ কানা করছে মুসরায় আমার সামনে ভাঙছে আমি এখন পায়ে ধরছি কইছে তোমরা ভিক্ষা দাও আমারে ভিক্ষা দাও গত সোমবার ঘরে ভাত খেতে বসছে তখন একটা ফোন আসে ফোন আসার পরে ও ঘর থেকে বাইরে যায় বাইরে যাওয়ার পনেরো থেকে বিশ মিনিট পরে একটা ছেলে দৌড়ে এসে আমারে বলে কি যে কাকারে নদীর ধারে মারতেছে আমি বলতে পারবো না ফোন কে দিছে শুধু বলল যে কি করতেছ বলতেছে কি আমি তো ভাত খাইতেছি তাড়াতাড়ি আস কয় কি তাইলে আমি আইতেছি এটাই শুনছি আর যে ছেলেটা আইসে ওটা বইয়া রইছে বইয়া রইছে পরে লইয়া গেল ডাইকা ডাইকা নিয়েছে পরে ওই ছেলেটা আইসে আবার খবর কইছে কয় কাকারে মারতাছে তখন আমি মনে করছি কি যে হয়তো সামান্য মানুষ একসাথে তর্কাতর্কি লাগছে ঝগড়া লাগছে আমি আমার ননাস দুই ননাস ননাসের মেয়ে আমরা দৌড়াই গেছি দৌড়াই গেছি পরে দেখি যে ওরে বাইরায়া মাথা মাথা ফাড়ায়া ফালা রাখছে আমরা সামনে যামু আমাকে যাইতে দেয় না কাউসারে কাউসার এই যে ফারুক মেম্বার আর কাউসার আর আব্দুল সাহ ওনার ছেলে তখন আমি বলতাছি যে কি হয়েছে আমি ওইদিকে যাইতে দিতেছেন না কে কি হয়েছে পরে যাইতে দেয় না আমার ননাসে পায়ে ধরছে এগরে দুই ননাসে পায়ে ধরছে আমি আর চিবা দিয়া ঢুকছি ঢুকিয়া দেখি ফালা রাখছে পরে আমি কইতেছি যে একবার বউ কি হয়েছে কয়ে আমারে ডাইকাই না আমারে মাইরা লাইছে আমারে বাজাও পরে আবার গেছে এত বড় লোহারি নিয়ে বাইরেইতেছে পরে আমি এইভাবে ধরছি আমার সামনে পরে আমি কাউসারের পায়ে ধরছি আমি কই তুই আমার ধর্মের ভাই লাগস বাপ লাগস আমার স্বামীরে জায়রা দেওয়া আমি ধরতে গেছি দেখা আমারে অনেক মারছে আমি বলছি এরা বলছে কি ওরে মাইরেন না ওই প্যাগনেট আমার গায়ে হাত দিছে কাউসার আর মতিন করে একটা ছেলে জসিম আর শাহিন ওরা আর শাহিন যেই ছেলেরা ওই ছেলেরা ওর জিভ বাঁকাচ্ছে আর যার নাম মতি আমার সামনে ওর পায়ে রোগ কাছে পরে আমি দেখে বেহুশ হয়ে গেছি কিছুদিন পর কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরছে আমি দেখতেছি কি তলিতে উঠাই লইয়া যাইতাছে পরে আমি এইভাবে দৌড়ছি আমার লাথি মেয়েরা গাতার মধ্যে ফালাই দিছে আব্দুল সাহেব আমি কইছি কাকা আপনি আমার সামনে ভিক্ষে দেন ওরা আর মাইরেন না পরে পাম্পের ওইদিকে নিয়ে গেছে নদীতে ফালাই দিব আমি প্যান্টের মধ্যে এইভাবে ধরে রাখছি আমি কি ওরে ফালাই না তখন হ্যাঁ, হ্যাঁ, পালা দিতে চাইছে আমি শরীরে তার নাম মতিন মতিন আর কাউসার তার নাম কাউসার আর আব্দুল সাহ আরেকটা কথা বলেন যখন হ্যাঁ, মানে আমার গায়ে তখন ফারুক হাত দিছে আর যে উনি রানিং মেম্বার বর্তমানে আর আব্দুল সাহ ওনার আমার বারবার লাথি মেরে ফালাই দিতেছে আমি তারপরে ওনার বারবার পায়ে ধরতেছি তখন অর্ধেক রাস্তায় নিয়ে যাওয়ার পরে দুইটা মহিলা বুকের উপরে দাঁড়ায় রয়েছে তখন আমি জানতাম না যে ওনারা ওর বউ আর মেয়ে আমি মনে করছি যে হয়তো বা কে বা কারা তারপরে হেসরাইতে হেসরাইতে রাজাপুরের চৌরাস্তায় ফারুক মেম্বারের বাড়ির সামনে নিয়ে গেছে ওই দিকে নিয়ে চোখ কানা করছে আমার সামনে ভাঙছে আমি আগে পায়ে ধরছি কইছে তোমরা ভিক্ষা দাও আমারে ভিক্ষা দাও আমারে ভিক্ষা দেয় নাই আমার বাসা থেকে লোক গেছে গো মারধর করে দিছে লাশ দেয় নাই তখন আলমগীরের জ্ঞান আছে আমার এইভাবে ধরছে দইরা ওর মাথার কাছে আমার নিয়া কয় তুমি তিনটা নাইনে ফোন দাও আমার পুলিশ আইয়া উদ্ধার করবো তখন আমি কে বা কারে দিয়া ফোন করাইছি আমি বলতে পারতাম না অনেকক্ষণ পরে দেখি কি পুলিশ আইছে আসার পরে পরে পুলিশ বলতাছে মানুষ যদি খারাপ হয় এভাবে তো মারার কোনো অধিকার নাই আপনারা আইনে দিয়ে দিতেন তখন যখন ওরে গাড়িতে উঠামো ডাক্তারের কাছে নিয়ে যাবো তখন ওই পিছন থেকে আবার ওর মাথায় একটা বাড়ি দিছে আব্দুল সাহেব তখন এই ব্লিডিং শুরু হয়েছে এই ব্লিডিং আর বন্ধ হয় নাই সকাল এগারোটার সময় মারছে আমরা সন্ধ্যার সময় ডাক্তারের কাছে নিয়ে গেছি নিতে দেয় নাই নিতে দেয় নাই গ্যাঞ্জামের সূত্রপাত আমার বাচ্চারা বুড়ে অনেক দিন ধরে এই ফারুক সাহেব আর আব্দুল সাহেব বলতাছে যে তুই খোলাডা ইটার বাটাটা দেখশন করে রাখবি ওই কই কি না আমি কে আপনাকে খোলা আপনাকে টাকা আছে লোক আছে আপনারা অন্য কেউ রে দিয়া আপনারা দেখশন করান কয় না এনে বাসে ছেলেরা আড্ডা মারে তুই দেখা রাখবি কয় না আমি পারতাম না দেখা রাখতে আমারে অনেকদিন কইছে আমি কইছি তুমি যাও না কিন্তু খোলার ওদিকে এখন টাকা পয়সা আছে এরা মানুষ দিয়ে এরা কাজ করাইবো আমাকে দরকার নাই এর আগে উনি দুইটা লোক গুণ করে ফেলাইছে গোলার ইঞ্জিনিয়ার মিজান দেলার এরপরে যখন আমি তো ডাক্তারের কাছে নিয়ে গেছি ভিক্টোরিয়া নিয়েছি প্রথম এদিকে রাখে নাই মেডিকেলে পাঠাইছে তখন মেডিকেলে নিছি মেডিকেলেও রাখে নাই তখন ওই দিক থেকেই আবার লালমাটিয়া মোহাম্মদপুর স্ট্যান্ড কেন নিয়ে গেছি ওইদিকে আইসিউতে ছিল দুই দিন এরপরে ডাক্তার বলছে নাই এরপরে লাস্ট থানায় আসছি থানায় আইসা আমি আমার পুলিশ বলছে যে আপনি কি মামলা করবেন আমি বলছি যে না এরা তো অনেক প্রভাবশালী আমি তো এগুলোর সাথে পারতাম না পরে কইতেছে আপনি যদি মামলা নাও করেন এই ভিডিও তো ভাইরাল হয়ে গেছে মামলা তো এমনিও হইব তা আপনি বাদ হয়ে একটা মামলা করেন তখন আমি আমি একটা মামলা করছি এরপরেও বাসায় এসে শান্তি পাই নাই এরা নানান হুমকি দিতেছে ফারুক ওনার ছেলে ওনাদের আর নাসির খোলায় ওনাই এখনো আছে নাসির করে যে লোকটা মানে পুলিশের বিরুদ্ধে পুলিশ একদিন আসছে আইসা একজন নাকি দুইজন ধরছে আমি জানি না আমি অসুস্থ ছিলাম আমি কালকে সুস্থ হয়েছি আমি অনেক অসুস্থ ছিলাম মানে আপনাদের শাসমতে আসামি কয়জন আসামি শুধু দুইজন অ্যারেস্ট হয়েছে বাকিরা কালো কালো ইটবাটাই ঘুরছে ফারুক মেম্বার আর কাউসার আমি ফোন দেয়া পুলিশ ডেকে কইছি কাউসার এখনো প্রকাশ্যে ঘুরছে পুলিশের ধরতে না আপনার কাছে নাম্বার আছে হ্যাঁ, আছে উনি উনি কালকে উনি কালকে আসছিল আইসা ওনাদের বাসায় গেছে তারপরে ওনাদের পায় নাই ওনার ওয়াইফরে পাইছে আর মেয়েরে পাইছে তখন এজাহারের কাগজে নাকি মেয়ের আর বোর নাম নাই এই জন্য অনেক নিতে পারে নাই পরে আজকে দুপুরবেলা সব মালপত্র গাড়িতে পিকআপে ভইরা ওরা বাসা থেকে নিয়ে গেছে ওই সময় জানাইছি যে ওরা তো বাসা থেকে মালপত্র নিয়ে যাইতেছে আপনি কাকে জানাইছেন বাসা থেকে মালপত্র নিচ্ছে তখন কাকে আপনি ফোন করছেন স্যার জানাইছি সেই স্যারের নাম আমি আমি নিজে ফোন করি নাই আমি বসে ছিলাম আমার ভাতিজারে দিয়া আমি ফোন দেওয়াইছি পরে বলতাছে যে যখন নদী পার হইব তখন আমরা এগুলো আটকানোর চেষ্টা করব তখন আটকাইছে কিনা আরো জানি না সুকান্ত দত্ত স্যার ওই স্যারে আসছিল হ্যাঁ, আমি না আমি বিচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নির্মম ভাবে বিচার চাই একাত্তরের সরকার ফাঁসি দিছে তারে তো জনগণ মাইরা ফেলায় নাই আর আলমগীর তো এরকম কোনো খারাপ নাই সমাজে নেশা দ্রব্য তো সবাই করে যারা সুস্থ শিক্ষিত তারাও তো নেশা খায় খায় না ও একটু মাঝে মধ্যে হালকা পাতলা নেশা করতো এটাই অর্ধোষ দোষ নাইলে আপনারা এই এলাকায় এই গ্রামে ঘুরা জনগণকে জিজ্ঞেস করেন ও কি কুখ্যাত খারাপ নাকি কুখ্যাত সন্ত্রাসী নাকি ওর মানুষ দেখতে পারে না যার জন্য এইভাবে খুন করছে উনি একজন রানিং মেম্বার সমাজ সেবক উনি কিভাবে আমার স্বামীরে খুন করলো কিভাবে খুন করছে আমি সুষ্ঠু বিচার চাই আমি এদের সরকারের কাছে বিচার চাই আমি সবার কাছে বিচার চাই আমার চোখের সামনে যদি এই ঘটনা না হইতো আমি ভাবতাম কে বা কেন জানি মারছে ওরা আমার সামনে আমার সামনে খুন করছে আমি ওকে পায়ে ধরা কাঁদছি আমার ভিক্ষা দেয় নাই আমার ভিক্ষা দেয় নাই কইছে আমার মেয়েটা একবার দেখতে দে আমার মারে একবার দেখতে দে আর No, Nanay!